নগরীর আগ্রাবাদত ম্যানহোলোর ভিতরতুন মোহাম্মদ মোশারফ হোসেন নামর তেরো বছরের এক শিশুরে জীবিত উদ্ধার করছে ফায়ার সার্ভিস আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সারিগান সহ অজ্ঞ টিম প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালায় ম্যানহোলোর ভিতরতুন এই মোশারফ হোসেনরে উদ্ধার করে আমরা বর্তমানে যে জায়গা তিয়ে রই ইবগুর ডেন টাউনের এই ডেনের ভিতর কোনো এক জায়গার ভিতরে বাচ্চাও পড়ে গিয়ে পরিজনের পর বাচ্চাও এই জায়গার মধ্যে যে আর বিভিন্ন গ্যাস লাইন বিদ্যুৎ লাইন নিচে যে নুন আছে এই লাইনের মধ্যে ফানির লাইন এডের ভিতরে যাই আটকে গিয়ে পাবলিকে এই বাচ্চা যখন এটা আটকে কান্নাকাটি করে পাবলিকে এডে খান্নাকাটির এই আওয়াজ পাই নেই আর আর সংবাদ দিই আর আর সংবাদ দেওয়ার পরে আর আর আগ্রাবাদ ফায়ার স্টেশনের যে বিশেষ রেস্কিউ টিম ইবেডা আসি আর আর এই Agrabad fire station senior officer Rezaul করিমের নেতৃত্বে আধুনিক যত সরঞ্জাম আছে আর ব্যবহার করি নে এই বাচ্চার জীবন্ত অবস্থার ভিতরে আর উদ্ধার করছি উদ্ধার করি আর এখন হাসপাতালের মধ্যে প্রেরণ করছি ঘটনা মঙ্গলবার জুলাই তিন তারিখ দৌড়ের দেড় তারিখে আতিককে ম্যানহোলের ভিতরতুন উগু গুরফুয়ার চিৎকার উনিলে ফতসারি হল ফায়ার সার্ভিসের খবর দেয় একটা দিক আর কি হ্যাঁ আর রাস্তার ওই পারে এই পারে যেতে পারো হঠাৎ করে দিলাম যে ইমেজে রাস্তার ম্যানহোলের ভিতরে তুনুগ্য আওয়াজ বাইরের আওয়াজ বাইরের একে খেয়াল করতে করতে দেখেছে আরো দুগ্য মানুষ তারা মানে কি আরো ডাকিল ডাকিল না পরে ভিতরে দেখলাম দে ভিতরে চাইলাম দে এটা ভিতরে গোপ হওয়া মানে ও চিল্লার ভাই আরে বাসান আরে বাসান এখন এরা হয়েছে তুমি কোথায় পড়ছো বলছে ভাই আমি কোথায় পড়ছি আমি জানি না কিন্তু আমাকে বাঁচান আসলে আরো তো এর পদ্মের কনস্ট্রাকশনের হাত চলে তো পথে চলে দেওয়ার সময় হয় যে এটা রোডের মাঝখানে তো মানে আওয়াজ আইয়ের এরপরে আমরা দিলাম দেওয়ার পরে বুঝলাম যে এরকম ছোটো ফোয়া আছে তো ফোয়া থাকার পরে আমরা প্রথমে নিজেরা চেষ্টা করছি কিন্তু পরবর্তী দেখে যে হয়তো সমস্যা হইতে পড়লে পরবর্তী আমরা ফায়ার সার্ভিসের খবর দিই এরপর তারা চিকিৎসার লাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত আনা হয় এ ব্যাপারে ঘটনাস্থলেতে উপস্থিত থাকা সিএমপির ডিসি ট্রাফিক সি প্লাস টিভির জানায় জায়গাটা হলো বারেক বিল্ডিং থেকে বনানীর যে মাঝখানে ডাঙ্গা একটা প্লেস আছে এটা একদম রানিং একটা রাস্তা এখান দিয়ে আমরা প্রতিদিন হাজার হাজার গাড়ি পার করি একদম কনক্রিট দেওয়া রাস্তাটা এই রাস্তাটার মাঝখানে দুটা ছোট ছোট ছিদ্র আছে এটা কোনো ট্যানেলের ছিদ্র ওই দিক দিয়েই হয় তো ওই ছিদ্র দিয়ে কোনো এক পথচারী একটা শব্দ পায় কোনো মানুষের কোনো শব্দ পায় তখন ওই ছিদ্র দিয়ে চোখ দিয়ে দেখে ভিতরে একটা বাচ্চা পড়ে আছে বাচ্চাটা কোন সোর্স দিয়ে ওই জায়গাতে এসছে এটা এখনো পর্যন্ত জানা যায় নাই তাকে বাড়ি ফেরত না দেওয়া পর্যন্ত আমরা তাদের তার মনিটরিং অব্যাহত রাখবো তার চিকিৎসার অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমরা তার বাড়িতে তার মা বাবা যেই থাকুক না কেন তার হাতে আমরা বাচ্চাটা দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম desk news C plus TV এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট